তোমাকে হাসতে হবে খুব হাসতে হবে এতটা হাসতে হবে যাতে তোমার কান্নার কারণগুলো ভয় পেয়ে যায় আর কাঁদানোর সাহস না পায় এই যে তুমি যাদের খুব আপন করবে বলে ভাবছ তারা কেউ সহজে তোমার অকারণে তোমার আপন হতে চাইবে না তাদের নিজস্ব কিছু কারণ থাকবে যে কারণগুলোর ভিত্তি করেই তারা তোমার আপন হতে চাইবে তুমি তাদের চিনে রাখো তাদেরকে গুরুত্ব দাও কিন্তু তাদের অবহেলা তাদের অতীত নিয়ে কান্নাকাটিকে তুমি গুরুত্ব দিও না তাদের সমস্যাগুলোকে তুমি গুরুত্ব দাও কিন্তু কখনোই সেগুলোকে নিজের করে নিও না কারোর সেই সমস্যাগুলো যখন তাদের জীবনে থাকবে না তখন তারা তোমার প্রয়োজন আর অনুভব করবে না যারা পুরনো আঘাতের উপর ভিত্তি করে তোমাকে যাচ করবে তাদের থেকে সরে যাও তাদের সাথে থেকো না সময়ে অসময়ে তাদের কথা শুনো মানসিক সাহায্য করো কিন্তু অন্তর থেকে জড়িয়ে পড়তে যেও না কখন তারা হারিয়ে যাবে তুমি নিজেও জানো না